একদা রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম এক আনসারি সাহাবির পাশ দিয়ে অতিক্রম করছিলেন আনসারি সাহাবি তার ভাইকে অধিক লজ্জা ত্যাগের নসিহত করছিলেন রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তাকে বললেন তাকে ছেড়ে দাও কারণ লজ্জা হল ইমানের অঙ্গ হাদিসটি রয়েছে সহি বুহারি শরীফের দ্বিতীয় অধ্যায় হাদিস নম্বর চব্বিশ যে ব্যক্তির লজ্জা যত বেশি সে ব্যক্তির ইমান তত বেশি মজবুত গুনাহা থেকে বেঁচে থাকতে পারবে লজ্জার কারণে সে গুনাহা করতে পারবে না কোনো একটা নারীর দিকে সে তাকাতে পারবে না কারণ তার লজ্জা তাকে বাধা দেবে আর এই লজ্জা যার যত বেশি হবে তার